আমি গিয়েছি লন্ডনের ঘরে দেখি যে দোতলায় কেউ নাই দোতলা আমি একা সব নিচে আমি না ছেলে মেয়ে বলছে আমরা উপরে না ভয় কেন হাতে ঘরের ভিতরে আল্লাহ এটা করতে পারেন দেখে এটা পড়ে পড়ে শিরক করবেন ঠিক আছে এটা পড়ে মাজারে যাবেন ক্ষমতা আল্লাহ এত ক্ষমতা আত্মা ক্ষমতা উল্লেখ এই আয়াতের পড়লে একজন ফেরেশতা নিয়োগ হয় সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলেন এই একজন বলেন সবচেয়ে ছোট ফেরেশতা কত বড় বলেন আমি আরো কেন্দ্রে বলেছি শুনলে তো পেয়ে যেতে সবচেয়ে ছোট্ট সাইজ কত সবচেয়ে ছোট্ট পাহাড়ের সমান আরো আসতে আমার তার এই ফেরেশতা যখন আপনার পাহাড় নিযুক্ত হয় কোনো বিপদ আপনার উপর আসতে পারবে হেফাজত করবেন কি যখন অনিশ্চয়ত অনুভব করেন তখনই বলেন তোর আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান قل ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس এই তিনটা সূরা বারবার পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু পাঁচ ওয়াক্ত নামাজে পড়তেন যোহর আসর মাগরিব যোহর আসর এটাতে একবার একবার আর মাগরিবে তিনবার তিনবার তিনবার ফজরে তিনবার তিনবার তিনবার আর বিছনায় শোয়ার সময় কয়বার তিনবার তিনবার তিনবার হেফাজত করে দিবেন কে এবং রাতের বেলা যখন এত কুচি করে শোয়ালা বাচ্চারা সকালে এসে বলছে এই you are happy that you know বলছে ও যে আগুন আওয়াজ হচ্ছে কোনো আওয়াজ নাই কি করছেন আপনি আর যে আতো তাহলে দুটো হবে যখন আপনি পড়বেন ওলা ইয়াবাদু হাদ্দুহুমা জিনের গায়ে আগুন লেগে যায় জিন সহ্য করতে পারে না এজন্য যখনই কোনো বিপদ আশঙ্কা করবেন আয়াতুল কুরসি আর তিনটা সূরা হেফাজত করবেন কে